তোমাকে না পালে মরু মরু যে লাগে তুমি শুন বুঝানে আসু মই কিদৰে মোৰে হৈ খৰি সুখৰে থাকিম তোমাৰ সতে আনে একো সুখ নালাগে